পড়তে আইসা ঢাকার বুকে গুলি ওরা খাইছে বুকে রে মা নিশা ঢাকার বুকে গুলি ওরা খাইছে বুকে রে মা যেমন কারবালাতে হোসেন শহীদ কারবালাতে হোসেন শহীদ সীমার পাপির ছুরি খায় মাগো সীমার পাপির ছুরি খায় আমরা ভুলি নাই মাগো হাটই ফাল্গুনের কথা আমরা ভুলি নাই কইতে গিয়া মুখের বলি আছে কোথায় গুলি রে মা ওরে ভাষার তরে প্রাণ আছে ভাষার তরে প্রাণ আছে বিশে এমন নজির নাই মাগো বিশে এমন নজির নাই আটই ফাল্গুন কথা আমরা ভুলি নাই এদিন মায়ের ভাষার মান রাখিতে মায়ের ভাষার মান রাখিতে প্রাণ দিয়াছে আমার ভাই রে প্রাণ দিয়াছে আমার ভাই হাটই ফাল্গুন কথা আমরা ভুলি নাই মাগো সালাম বরকতে মোরা সালাম জানাই মাগো যাবার ভাই রে মোরা সালাম জানাই মাগো রফিক শফিক